হ্যালো গাইস আসসালামু আলাইকুম মান্নান বলছি ফ্রম আব্দুল মান্নান ব্লগস আজ বারোই এপ্রিল দুই হাজার একুশ দেশ ছেড়ে চলে যাচ্ছি প্রিয় মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছি বা সৌদি আরবের উদ্দেশ্যে মা বাবা বন্ধু মা বাবা বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন কাছের মানুষকে ছেড়ে যেতে চাচ্ছে না মন তবুও যেতে হয় এটা হচ্ছে গালফ এয়ারের ভিতরে কিছুটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমান টেক অফ করবে এই তো আমাদের বিমান টেক অফ করতেছে দীর্ঘ ছয় ঘন্টার জার্নি ছ ঘন্টা পরে পৌঁছে যাবো বাহারাইন এয়ারপোর্টে তো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিমান টেক অফ করতেছে Uh, কিছুটা প্রবলেম হয়েছিল তার জন্য ভালোভাবে ভিডিওটা ক্যাপচার করতে পারিনি এমনিতেই মন খারাপ তার উপরে কাছের মানুষদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে যেতে চায় না মন তবু চলে যেতে হয় একটা কথা আছে না এটা আর কি এটা হচ্ছে গালফ এয়ারের ভিতরের দৃশ্য কিছুটা দেখানোর চেষ্টা করতেছি ভালো গালফ এয়ারের সুযোগ সুবিধা অনেক ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সেফলি বাহারাইন এয়ারপোর্টে আমরা অবশেষে চলে এসেছি বাহারাইন এয়ারপোর্টে কিছুটা দৃশ্য এখানে দীর্ঘতদিন তিন ঘন্টার ট্রানজিট আছে আমাদের তারপরে সৌদি আরবের উদ্দেশ্যে আমাদের সেকেন্ড ফ্লাইটটি শুরু হয়ে যাবে এটা হচ্ছে বাহারাইন সবশেষে একটাই কথা ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন প্রবাস জীবন সুখের হয় আমরাও দোয়া করি আপনাদের জন্য সালাম